আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক অসংখ্য পেশেন্ট আসছেন এবং তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সামনে বলে যাচ্ছেন তাদের জীবনের যে অতীত কষ্টগুলো আছে বিভিন্ন ধরনের ভুল চিকিৎসা শুধু না জানার কারণে বছরের পর বছর ধরে চিকিৎসাহীনভাবে বা ভুল চিকিৎসার মাধ্যমে আরো অসুস্থ হয়ে পড়া পুঙ্গুত্ব বরণ করা এরকম অসংখ্য ঘটনা আছে অপারেশন দরকার নেই তারপরেও অপারেশন করতে হয়েছে দিনের পর দিন ব্যবসা চাকরি সবকিছু ছেড়ে প্রায় নিঃস্ব হয়ে যেতে হয়েছে অনেক পরিবারকে শুধুমাত্র সঠিক একটি তথ্য না জানার কারণে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে দর্শক এরকম হাজারো ঘটনা নিয়ে আমরা সবসময় হাজির হই আপনাদের সামনে আজকে ঠিক তেমনি হাজির হয়েছে আমাদের একজন মা যিনি গত বিশ থেকে পঁচিশ বছর যাবৎ উনি ওনার পা ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন পাশাপাশি ওনার পিএলআইডি ছিল হঠাৎ করে পা ফুলে যেত হঠাৎ করে পা ফুলে যেত পা দিতে পারতেন না হাঁটতে পারতেন না অস্ট্রিও আর্থ্রাইটিস রোগ করেছিল এবং শরীরে আরো নানাবিধ রোগ দেখা দেওয়া শুরু করে একটা সময় যখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েন তখনই হঠাৎ করে সন্ধান পান ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান স্যারের ব্যাপারে এবং আর দেরি না করে সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং ট্রিটমেন্ট শুরু হয়ে যায় আসেন দর্শক ওনার সেই বিশ পঁচিশ বছরের সেই কষ্টের দিনগুলোর কথা একটু ওনার কাছ থেকেই শুনি কি কি ট্রিটমেন্ট করেছিলেন এবং সর্বোপরি ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় আজকে উনি কেমন আছেন আসেন দর্শক একটু ওনার সাথে পরিচিত হয়নি কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মা কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম সেলিনা খায়ের সামিনা আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা উত্তরা স্থায়ী বাড়ি চাঁদপুর চাঁদপুর এবং ঢাকার হচ্ছে উত্তরাতে থাকেন আচ্ছা আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন আপনার অস্ট্রিও আর্থাইটিস গ্রো করেছিল দুই হাঁটুতে পাশাপাশি আপনার কোমরেও ব্যথা ছিল এই সমস্যাটা শুরু হয় কতদিন আগে আমি আমি অসুস্থ বিশ হইতে পঁচিশ বছর আগের থেকে বিশ থেকে পঁচিশ বছর আগে থেকে কোনো দুর্ঘটনা বা কোনো কিছুর মাধ্যমে কি এটা প্রথম বুঝতে পারেন দুর্ঘটনা না আমার ওই আমার বয়স কম থাকতে পা ফুলা ফুলা ফুলা ফুলা তারপর অনেক বাসকুলার চিকিৎসা চিকিৎসা করি একটু কমে আবার বাড়ে তারপরে বয়স হইতে আরো বাড়তেছে আরো বাড়তেছে পা অনেক মোটা হয়ে যায় আচ্ছা। হয়ে ভিতরে সাকা চাকা হইয়া ব্যথাটা শুরু হয় আচ্ছা বিশ পঁচিশ বছর আগে হ্যাঁ শুরু হয় এটা ব্যথা পরে মাংসের ব্যথা পায় পরে আসে হাঁটু কোমরে কোমরের থেকে হাঁটু হাঁটুর থেকে পাও আচ্ছা এই পর্যন্ত আমি চিকিৎসা করাইছি অনেক ডাক্তারের কাছে গেছি কোন ডাক্তার হ্যাঁ, বড় বড় প্রফেসর অনেক দেখাইছি প্রথম দিন বিশ পঁচিশ বছর আগে যখন প্রথম আপনি ব্যথা অনুভব করলেন ব্যথা অনুভব শুরু হয়েছে আর ধরেন পনেরো বছর মানে মাংসের ভিতরে পাটা ফুলে গিয়েছিল বিশ থেকে পঁচিশ বছর হঠাৎ করে যখন পাটা একটু ফুলে গিয়েছিল তখন যখন প্রথম ডক্টরের কাছে যান কি বলেছিল ডক্টর ডক্টররা বলছিল রক্ত চলাচলের সমস্যা আর ইয়া এই জন্য এই জন্য এই সমস্যাটা আছে ভাস্কুলার প্রবলেম হচ্ছে সেটার জন্য আপনি ভাস্কুলার হ্যাঁ, হ্যাঁ। বিশেষজ্ঞের কাছে যান কি বলেছিলেন বা কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন তখন মনে আছে আপনার তারা ওই যে আমার তো ই করছে ওষুধ টষুধ দিছে মেডিসিন দিছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খাইছি ইয়া করছি এই আর কি হের পরে যখন কোমর ব্যথা হইতে পা ব্যথা করে এগুলো পুরা বডি ব্যথা হয়ে গেছে পরে মানে যত দিন যাচ্ছে দেখছেন ততই ব্যথা আরো ব্যথা বাড়ছে দমটা বন্ধ হয়ে যায় তো হঠাৎ করে আবার পড়িয়েও যেতাম যে অনেকগুলা বেশি হয়ে গেছে তো অনেকগুলি চিকিৎসা করতে করতে অনেক কিছু ভালো হয়েছে আমার কিন্তু থলিতে আবার পাথর টাথর হয়েছে ফালাইছে অনেক অনেক কিছু মানে অনেক ধরনের রোগের রোগে মানে সব রোগই মানে যোগ দিয়ে লাগছে পায়ের থেকে শুরু হইয়া আচ্ছা। তারপরে থেকে এই যখন পায়ে মানে পায়ে যখন ফুলা শুরু হলো হাঁটা চলা কিছুটা আপনার কমে গেল যে আগে যেরকম বিভিন্ন জায়গায় হাঁটা চলা করলেন সেগুলো কিছুটা আপনি কমিয়ে এনেছেন আচ্ছা তারপরে যখন দেখলেন যে ওষুধ খেয়েছেন কিন্তু দীর্ঘমেয়াদে এর কোনো সুফল পাচ্ছে না আরো দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে তখন কি করলেন তখন আমি ওই যে ইয়া দেখাইছি ভিটামিন ডির অভাব আছে তারপরে রক্ত চলাচল করে একই কথা সবাই আচ্ছা। তারপরে ভিটামিন ডির ওষুধ ওষুধ খাইলে আমি এখন আমি ডাক্তার ফজুর রহমান তিন বছর থাকিয়া এই প্রফেসর ইসারি সিনে আর আবার হের আন্ডারে থাকার পরে আমি একটু সুস্থ হয়েছি সুস্থ হইয়া এরপরে আবার ওই ইয়া খেলে সুস্থ সুস্থ হইয়া ইয়া আচ্ছা। দমটম বন্ধ হইয়া যাইতো অস্থিরতাটা বাড়তো একটু কমছে কমার পরে পরে আবার আমার ওই কমার হাঁটুর ব্যথার ওষুধ দেয় নাই না দিয়া ওই আগে পায়ের গুলা দিছে দিয়ে কোন রকমের পায়ের ইয়া কমাইতে পারতেছি না হ্যাঁ। আছি হাঁটা চলা করতে পারছেন না হ্যাঁ, তারপরে হাঁট এই ইয়া জখাতে হাঁটুটা হঠাৎ করে মাজার ব্যথা হয় না কেন মাজার ব্যথা আমার আর পাঁচ বছর আগের থেকে শুরু পাঁচ আচ্ছা। বছরের ভিতরে আমি এমআরআই করাইছি ইয়া টিয়া করাইছি অনেক চিকিৎসা করাইছি আমার ওই যে কিছু একটা ওই যে ইয়া কিন্তু বেশি দিন হয় না আচ্ছা। হয়তো আগে ই হয়েছে ব্যথা শুরু হয়ে গেছে পরে হয়েছে পরে আমি এই ডাক্তারের রান্না করে ইউটিউবে দেখা পরে আমি সিদ্ধান্ত নিছি আমি এখানে যাবো আচ্ছা। এর মধ্যে মাস মাসে আমার এমন অবস্থা হয়েছে আমি এই পাউডার একটু লাগতে পারি না লাঠি দিয়ে দিও পারি না রাত্রে ঘুমাইতে পারি না এত প্রচন্ড ব্যথা তারপরে স্যারের কাছে মাস মাসে আসছিলাম আসছি পরে স্যারে আমার ভর্তি দিছে আপনি আমার সব কিছু ইয়াটিয়া করে দিছিলেন আর স্যারে এর বলছি স্যার আমার হাজবেন্ড অসুস্থ আবার রোজাই অসুস্থ একটা রোজ হইলো না তো রোজার পরে আইসে আমি ভর্তি হবো সেই আচ্ছা। স্যার আমার চিকিৎসা দিয়ে দেন তখন স্যার ইনজেকশন দিয়ে দিছে দুই হাঁটুতে আর মেডিসিন দিছে দেওয়ার পরে খাইছি পরে আল্লাহ দিলে এতদিন একটু আছেন আবার ভেঙে গেছে আচ্ছা। ওষুধ আসলে খাই না ওষুধ তো খাইছি এক সপ্তাহ এই মাস মাসে এই সারেরটা যেটা সত্যই বলবো তারপরে আমি খাই না সারে আমার একটা সমস্যা দেখা দিছে স্যারের কাছে আসছি আবার স্যারে কাছে ওষুধটা বন্ধ রাখেন তো বন্ধ রাখছি এখন দিয়ে আবার পা লাগতে পারি না চলতে পারি না আর শরীরে তো অশান্তি এই পাও একটু উঠাইতে পারি না রিক্সা তুলতে পারি না অটো করতে পারি না হাঁটতে ঘুমাতে পারেন না কোনো কাজই করতে পারেন এক সিঁড়িতে আর এক সিঁড়িতে উঠতে পারি না ব্যথা লাগে ঘুমাইতে পারি না এই জন্য এসে ভর্তি আচ্ছা ভর্তি হওয়ার পরে আজকে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আমার হাজবেন্ড রাজি ছিল না মানে সবাই বিরক্ত হয়ে গেছে এই পঁচিশটা বছর কয়েক লক্ষ টাকা পাঠিয়েছে তা তো অবশ্যই তার কোনো হিসাব কিতাব নেই তার হিসাব নেই এখন আমি অগর অনুরোধ করছি আমার শেষ চিকিৎসা এখানে করে দাও এখন আল্লাহ দিলে আমি হ্যাঁ উপরে পারি আলহামদুলিল্লাহ এই যে দীর্ঘদিন পরে সুস্থ আছেন ভালো আছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ এখন তো ভালোই লাগতেছে মনের ভিতরে পাতলাও লাগতেছে অসংখ্য ধন্যবাদ আর কি ভালো হ্যাঁ। না দর্শকের আমি এটা বলতে চাই যে দেখেন একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় বাঁচানোর জন্য সাত আট বৎসর দইরা ইয়া করে ডায়ালিসিস করে বাঁচানোর জন্য একটা লিভার নষ্ট হয়ে গেলে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু একটা মানুষ যদি বিছনায় ফলিয়ে যায় তাহলে কিন্তু কবে মরবো মরে না মরে না এটার কোনো সুফল নাই এবার বাঁচাইতে চায় না এবার লাগে কষ্টই পায় কেউ বলে কেউ বলে মরে গেলে ভালো হইতো কেউ বলে আল্লাহ এত কষ্টের নিয়ে যাও কিন্তু কিডনি লিভার নষ্ট হলে এই কথাটা বলে না তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সব দিক দিয়ে আমাদের একটু সুস্থ রেখে মানুষেরও বলি আপনারা যদি তৈয়া করেন ওইখানে এসে ভর্তি দেখেন আল্লাহ সবারই আশা করি ভালোই রাখবে আলহামদুলিল্লাহ শুনলেন দর্শক এতক্ষণ আমার এই মা প্রায় গত বিশ থেকে পঁচিশ বছরের কষ্ট অসংখ্য জায়গায় ডক্টর দেখিয়েছেন চিকিৎসা করেছেন আজকে ওনার মুখেই শুনলেন ভালো আছেন সুস্থ আছেন হাঁটাচলা করতে পারছেন এখন শুধু একটু মাটিতে পা ভাঁজ করে নামাজ পড়তে পারলে উনি আলহামদুলিল্লাহ দর্শক সঠিক চিকিৎসা করুন সঠিক চিকিৎসা আছে আমাদের এই দেশেই আছে চিকিৎসা করুন সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ বছর সেজদা দিয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ মাফ করবো কিনা জানি না আল্লাহর কাছে দোয়া করি আসসালামু আলাইকুম পারি আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল